এবছরই অর্থাৎ দুই সালের জুন মাসে এই কয়েনটার উইথড্র শুরু হবে এবং তখনই এই কয়েনটা বিক্রি করে টাকা হাতে নেওয়া যাবে ভিডিওটা দেখা মাত্রই যদি আপনি মাইনিং শুরু করেন তাহলে এখনও বেশ কিছু দিন আপনার হাতে রয়েছে আপনি বেশ কিছু কয়েন এখান থেকে আর্নিংস করতে পারবেন এবং সেটা থেকে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান বলছি কয়েনেক্স নামক একটি নতুন মাইনিং প্রজেক্টের কথা নতুন বললে ভুল হবে ইতিমধ্যে অনেকে এই প্রজেক্টের সাথে পরিচিত যারা পরিচিত নয় তাদের জন্য আজকের এই ভিডিও আজকের ভিডিওতে যারা এখনও মাইনিং শুরু করেননি তাদের জন্য আমি কিভাবে মাইনিং শুরু করবেন সেটার প্রসেস দেখিয়ে দেব কারণ এখনও অনেক সময় রয়েছে বেশ কিছুটা সময় রয়েছে এই সময়েও যদি আপনি মাইনিং শুরু করেন তাহলে আপনি এখান থেকে হয়তো যদি এটা মার্কেট ঠিকঠাক মতো লঞ্চ করে তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন আমরা মাইনিং কিভাবে শুরু করি সেটা দেখব কিভাবে আমরা মাইনিং করতে পারবো সেটা ডিটেলসে আমরা এই ভিডিওতে দেখব তার জন্য আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন তাহলে আপনি কোনো ভুল করা ছাড়াই ঠিকঠাক মতো মাইনিং শুরু করতে পারবেন এবং সঠিকভাবে উইথড্র নিতে পারবেন কিভাবে মাইনিং করব সেটা দেখার আগে আমরা একটু দেখতে চেষ্টা করব যে এই প্রজেক্টটা কতটা সম্ভাবনাময় এবং আসলেই মার্কেটে আসবে নাকি আমি আপনাদেরকে একটু আশা সঞ্চার করার জন্য বলে রাখি এই প্রজেক্টটা ইতিমধ্যে প্রজেক্টের যে কয়েনটা সিএনএক্স কয়েন সেটা ইতিমধ্যে কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড অর্থাৎ এটা কয়েকটা এক্সচেঞ্জে দুটো এক্সচেঞ্জে ছোট ছোট দুটো এক্সচেঞ্জ ইতিমধ্যে লিস্টেড হয়ে আছে একটু আমি আপনাদেরকে নিয়ে যাব কয়েন মার্কেট ক্যাপে সেখানে একটু দেখিয়ে দিতে চেষ্টা করব আমি কয়েন মার্কেট ক্যাপে সিএনএক্স টোকেনটা ওপেন করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএনএক্স এর লোগো এবং এখন প্রাইস দেখাচ্ছে zero point two time zero three zero এর আশেপাশে আমরা এখান থেকে একটু দেখতে চেষ্টা করব এটা কোন কোন মার্কেটের লিস্টেড আছে তার জন্য আমরা মার্কেট অপশনে ক্লিক করলাম একটু নিচে যদি আমরা স্ক্রল করে যাই তাহলে এখানে দেখুন অলরেডি এটা এল ব্যাংক এবং পি টু বি এটা খুব জনপ্রিয় এক্সচেঞ্জ নয় তারপরেও যারা ক্রিপ্টোর সাথে রিলেটেড তারা এই দুটো এক্সচেঞ্জের নাম শুনে থাকবেন এবং হয়তো অনেকের অ্যাকাউন্টও রয়েছে এই দুটো এক্সচেঞ্জে অলরেডি ইউএসডিটি পেয়ারে কিন্তু ট্রেডিং চলছে এবং আমি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানতে চেয়েছিলাম যে এই টোকেনটা কবে নাগাদ উইথড্র শুরু হতে পারে অর্থাৎ আমরা যে অ্যাপসের মধ্যে মাইনিং করছি সেখান থেকে এখনই এই টোকেনটা উইথড্র করা যাচ্ছে না আমি তাদেরকে লিখেছিলাম how can I withdraw my coin from apps আমাকে রিপ্লে দিয়ে বলা হয়েছে in May two thousand twenty three general KYC will be released for miners and in June withdrawal from miner app to CNX wallet begin ভ্যাকেন্স বলা হয়েছে যে মে দুই হাজার তেইশে র্যান্ডম কেওয়াইসি শুরু হবে এবং জুনে এটা অ্যাপস থেকে উইথড্র করা যাবে ওয়ালেটে আশা করা যাচ্ছে যে যখনই উইথড্র এটার শুরু হয়ে যাবে তখন আরও কয়েকটা এক্সচেঞ্জে হয়তো আমরা সিএনএক্সকে দেখতে পাবো সো খুব বেশি সময় হাতে না থাকলেও কিছুটা সময় আমাদের হাতে আছে যাতে আমরা কিছু সিএনএক্স এখান থেকে আর্নিংস করে রাখতে পারি দেখে নেব কিভাবে আমরা মাইনিং শুরু করতে পারি এবং প্রসেসটা কি সম্পূর্ণ প্রসেসটা আমরা এখন দেখব আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অলে ক্লিক করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না মাইনিং শুরু করার জন্য আপনারা চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে সেখানে আপনারা মাইনিং লিংক লেখা একটা লিংক পাবেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সেখানে এখন যে পোস্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পোস্টটাকে দেখতে পাবেন এখানে লিংক পাবেন মাইনিং লিংক এটাতে ক্লিক করতে হবে এবং নিচে আমার ইনভাইটেশন কোড পাবেন এই কোডটা বাধ্যতামূলক যখন আপনি এখানে মাইনিং শুরু করতে চাইবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন তো এই পোস্টটা দেখা মাত্র আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে কয়েন এক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে আসার সাথে সাথে এখানে আপনারা ডাউনলোড অ্যাপ নামে একটা বাটন পাবেন এটাতে ক্লিক করার দরকার নেই আপনারা স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে যাবেন কিছু দূর যাওয়ার পরে দুইটা বাটন দেখতে পাবেন একটা হচ্ছে গুগল প্লে লেখা আছে এবং একটা অ্যাপ স্টোর লেখা আছে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে এই গুগল প্লে বাটনটাতে ক্লিক করবেন এবং আপনি যদি আইফোন ইউজার হন তাহলে অ্যাপ স্টোর এই বাটনটাতে ক্লিক করবেন যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের জন্য দেখাচ্ছি তাহলে গুগল প্লে এই বাটনটাতে আমরা ক্লিক করব আমাদেরকে প্লে স্টোরে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং সেখানে অবশ্যই আমরা এক্সের অফিসিয়াল অ্যাপসটা দেখতে পাবো এই অ্যাপসটা আসা মাত্র আমরা এই ইনস্টলে ক্লিক করে এটা আমাদের মোবাইলে ইনস্টল করে নিব ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাকে ওপেন করব ওপেন করলে দেখতে পাবেন এখানে স্টার্ট নাও নামক একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করবেন যেহেতু আগে আপনার অ্যাকাউন্ট নেই তাই লগ ইন বাটনে ক্লিক করার দরকার নেই স্টার্ট নাও বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন পেজ দেবে প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্ট নেম অর্থাৎ একটা ইউজার নেম দিতে হবে এবং তারপরে মোবাইল নাম্বার এবং ফুল নেম দিতে হবে প্রথমে আমি একটা ইউজার নেম এখানে দিয়ে দিচ্ছি এরপরে এই জায়গাটাতে ক্লিক করে আপনাকে আপনার কান্ট্রি কোড দিতে হবে এখানে ক্লিক করার পরে আপনি খুঁজে বের করবেন এখানে বাংলাদেশ কোথায় লেখা আছে বাংলাদেশ সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি এখানে কান্ট্রি কোড চলে আসবে তারপরে তার পাশের ফাঁকা ঘরটাতে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার যেটা আছে এরপরে নিচে আপনাকে আপনার ফুল নেম দিতে হবে অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে আপনি একটা নাম দিবেন পরবর্তীতে কেওয়াইসি করার সময় এটা প্রয়োজন হবে এখানে উল্টাপাল্টা নাম দিবেন না সবকিছু ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে নিচে নেক্সট স্টেপ যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দিবেন পরবর্তী পেজে নিয়ে আসবে যেখানে আপনাকে প্রথমে আপনার ইমেল দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে আপনার ইচ্ছা মতো তারপরে সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে অবশ্যই এখানে একটা ভ্যালিড ইমেল দিবেন কারণ এই ইমেলটাতে একটু পর একটা কোড পাঠানো হবে যেটা আপনাকে কনফার্ম করতে হবে সব কিছু ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে নেক্সট স্টেপ বাটনে ক্লিক করে দিবেন এবারে আপনাকে ইনভাইটেশন কোড দিতে হবে ইনভাইটেশন কোডটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে যেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন শুরু করেছেন সেখানে রয়েছে আপনি যে কোনো জায়গা থেকে এই ইনভাইটেশন কোডটা দেখে দেখে লিখে দিতে পারেন অথবা কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন এরপরে নিচের যে দুইটা বক্স আছে এই বক্স দুইটাতে ক্লিক করে এই দুটাকে ক্লিক করে দিতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করে দিতে হবে রেজিস্টারে ক্লিক করে দিলে আপনাকে হয়তো ব্যাড রিকোয়েস্ট নামক একটা নোটিফিকেশন দিতে পারে অ্যাপসটাতে কিছুটা বাগ রয়েছে যে কারণে এই নোটিফিকেশনটা দিচ্ছে যদি আপনাকে ব্যাড রিকোয়েস্ট নোটিফিকেশনটা দেয় তাহলে আপনি বুঝবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে নতুন করে আপনাকে আর রেজিস্টার বাটনে ক্লিক করার দরকার নেই এখানে উপরের দিকে যে অ্যারো বাটনটা আছে এটাতে ক্লিক করে আপনি পেছনে চলে যাবেন এবং যতক্ষণ না লগ বাটনটা আসে ততক্ষণ আপনি পেছনে যেতে থাকবেন আমরা লগ বাটনটা পেয়ে গেছি এখন লগ বাটনে ক্লিক করব এখানে আপনি যে ইমেইলটা দিয়ে একটু আগে রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেইলটা দিতে হবে এবং পাসওয়ার্ড লেখা যে ঘরটা আছে পাসওয়ার্ড লেখা ঘরটাতে আপনি যে পাসওয়ার্ডটা একটু আগে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে গিয়েছে লগ হয়ে গেলে এই রকম একটা পপ আপ দেখাবে এখান থেকে ক্রসে ক্লিক করে কেটে দিতে পারেন অথবা যদি ক্রসে ক্লিক করার পরে না যায় তাহলে আপনার মোবাইলের যে ব্যাক বাটন আছে সেটাতে ক্লিক করলে চলে যাবে এরপরে আপনি আপনার মেইন ড্যাশবোর্ড দেখতে পাবেন এখানে স্টার্ট লেখা একটা বাটন দেখতে পাবেন এই স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন ব্যাস আর কোনো কাজ নেই এখানে আপনার মাইনিং শুরু হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি অলরেডি একটা সিএনএক্স কয়েন কিন্তু বোনাস হিসেবে পেয়ে গিয়েছেন দেখুন এখানে আপনার বোনাসটা শো করছে এবং প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর আপনি জাস্ট এখানে আসবেন এবং এই বাটনটাতে একটা করে ক্লিক করে দিবেন এখানে এখন দেখুন টাইম শো করছে যখন মাইনিং অফ হয়ে যাবে তখন এখানে আবার স্টার্ট লেখা আসবে এখানে ক্লিক করে আপনি আবার জাস্ট মাইনিংটা শুরু করে দিবেন কাজ শেষ আবার এখান থেকে বেরিয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এখানে আর কোনো কাজ নেই এখানে কিচ্ছু করতে হবে না সময় দিতে হবে না না ডাটাও এখানে ওয়েস্ট করতে হবে না কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরও যদি কোনো প্রবলেম থাকে এখানে রেজিস্ট্রেশন করতে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাকে টুইটারে জানাতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে